গাইজ আমরা এখন বর্তমান রয়েছি অ্যালেশা ওয়াটারফলের কাছে তো এখানে এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া আর বাকি ওই পারে যেগুলো পাহাড় দেখছো ওটা হচ্ছে নেপাল আর এটা হচ্ছে মেচি নদী তো এখন আমরা বর্তমান রয়েছি একটা হোমস্টের পাশে রয়েছি তো সেই দাদাটার সঙ্গে কথা বললাম খুবই ভালো আর আমি চেষ্টা করব দাদাটার নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সব কিছু দেওয়ার জন্য তো দাদাদের কথার বক্তব্য হচ্ছে তো তোমরা যদি কেউ আসো তো খারবানি যে ভিলেজটা আছে সেই পর্যন্ত তাদের পিক আর ছেড়ে আসার দায়িত্ব তাদের তো ওখান থেকে তোমরা যদি ভাবো যে একটা ডেস্টিনেশন মানে একটা অব্লিক প্লেসে যাব অব্লিক প্লেসে রাত কাটাবো থাকবো তো এখানে থাকার জন্য সেই ব্যবস্থা রয়েছে আর এটা সেই হোমস্টে আর এখানে সেই ফোন নাম্বারটাও রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি একবারও এটা সেই হোমস্টের ফোন নাম্বার তো তোমরা যদি চাও এখানে এসে যোগাযোগ করতে পারো তো দেন আমরা এখন এখানে জাস্ট কিছু হালকা টিফিন করে নিব তারপরে এখান থেকে বেরিয়ে পড়ব সেই ওয়াটারফলটার দিকে তো অ্যাকচুয়ালি এটাকেই সে অ্যালিসা ওয়াটারফল বলে আর এখন এখানে আমরা রয়েছি মোমো খাওয়ার জন্য কারণ এখানে মোমোটাও চিপ অ্যান্ড বেস্ট কারণ দশ পিস মোমো দেবে চল্লিশ টাকা তো পাহাড়ের মধ্যে এটা চিপি বলা চলে কারণ পাহাড়ের মধ্যে অ্যাকচুয়ালি এরকম হয় না আর এখানে একটাই হোমস্টে আছে যেটা হোমস্টে আছে তো একটাই হোমস্টে আছে আর যদি চাও সেই হোমস্টেটা দেখিয়ে দিতে পারি আর এখানে সেই হোমস্টেটা যা দেখছি কর্ণ মানে এখানকার যে হোমস্টে রয়েছে সেই হোমস্টের মালিক তো আমাদের সামনে যাচ্ছে আর এটাই সেই হোমস্টে যেই হোমস্টেতে আমরা এখন যাব তো এখন হোমস্টেতে ভিজিট করছি তো এখানে সুবিধা কেমন রয়েছে তোমরা কি আসতে পারবে কি পারবে না তো জাস্ট এটাই আমরা এখন দেখতে যাচ্ছি দুর্দান্ত একটা হোমস্টে यहाँ पे कितना आदमी रह सकता है एक साथ में एक एक रूम है दो रूम है एक में एक फैमिली लड़का लोग आके रहेंगे तो पांच तक आएगा तक आएगा आएगा ये रूम है हाँ हाँ, हाँ। ये सिंगल के लिए ये सिंगल के लिए हाँ। मतलब दो आदमी तक रह सकता है रह सकता है दो आदमी आराम से दो आदमी आराम से रह सकता है हाँ, दो आदमी का है ये हाँ बेड उधर थोड़ा सा दिखा दीजिए सो এটা আর একটা রুম ये एक है ना हाँ हाँ और बाथरूम वगैरह टॉयलेट हाँ, सब कुछ है सब नीचे नीचे- नीचे नीचे। है, हाँ नीचे है ना it is, हाँ यहाँ से तो सुबह का व्यू तो अच्छा आता है अच्छा अच्छा एकदम वो वो भी देखा जाता है वो हाँ Okay, waterfall वो भी देखा जाता है। ওয়াটারফল भी দেখা जाता है ना हाँ সো নিচে এখান থেকে বাথরুম রয়েছে হুম বাথরুমটা দূর থেকে দেখা হ্যাঁ এটা হচ্ছে সেই হোমস্টে और এখন ये होमस्टे तो दादा यहाँ से अगर कोई आए तो कैसे कांटेक्ट करेगा आपका तो मेरा अपना नंबर है अपना नंबर बताइए मेरा नंबर दे देता हूँ हाँ। एट जीरो वन सिक्स हाँ nine four seven nine double four एक नंबर है और दूसरा नंबर है eight nine four two nine triple three zero two हाँ और ये हम लोग का इंडियन नंबर हो गया यहाँ मैं इंटरनेशनल नंबर ये एनटीसी का चल मैं इस्तेमाल करता हूँ ये नेपाल का नेपाल का नेपाल का हम्म। उसका नंबर भी दे देता हूँ nine double seven nine eight six two six seven nine three double one three double one जी अगर कोई आना चाहते हैं यहाँ पे आप तो वो कहाँ से पिकअप करेंगे आप लोग हम लोग खैरबेनी से पिकअप कर सकते हैं अगर जो आने वाला है जो कस्टमर हम्म। आते हैं हाँ। तो वो लोग कहाँ से बोलेंगे कहाँ तक आएंगे कहाँ से पिकअप करना होगा हम्म। वहीं से करेंगे हम लोग अगर सिलगुड़ी से बोलेगा हाँ, हाँ। क्या वेन्यू दे देंगे हम लोग को हम्म, दे देना पड़ेगा लेकिन वहीं से भी हम लोग पिकअप कर सकते हैं जी मतलब फोन में अगर बात कर लिया तो वो सिलीगुड़ी से बोलेगा तो आप लोग पिकअप कर सकते हैं तो वो इंक्लूडिंग कस्टमर के अंदर ही पड़ेगा ठीक है उसका भाड़ा जितना लगता है जी, जी, कस्टमर से आप ले लीजिए ठीक है ओके ठीक है दादा ओके तो चलते हैं दादा ओके और भी आएंगे और दूसरे को भी भेजेंगे खूब अच्छा लगा आपको यहाँ पे मिल के और ये तो टोटली नेपाल है तो এখন जस्ट আমরা एखान থেকে तो <clears throat> खावा दावा एखे मोटामोटी कर করলাম খুব ভালো ছিল আর এখন সেই হোমস্টে দুটো দেখলাম খুব और होमस्टे में दादा क्या क्या मिलेगा होमस्टे में मिलेगा आपको खाने में हम्म। दाल चावल और चिकन मिलेगा सब्जी मिलेगा वही है वही है बस और अगर इंक्लूडिंग कुछ चाहता है कस्टमर हाँ तो एक्स्ट्रा आप वो बना जी। बना दे सकते हैं जी जी जी ठीक है। जी ठीक है जो ऑर्डर करेगा हाँ, हाँ, हम हाँ। लोग, अ, उसको प्रोवाइड कर सकते हैं ঠিক হ্যাঁ সো এখানে এটাই ছিল হোমস্টে আর যদি কেউ আসতে চাও অবশ্যই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আর আমরা এখন জাস্ট এখান থেকে বেরোবো তো আবার সেই আসবো তো দাদা চলতে हैं? ओके ठीक है? वेलकम वेलकम ठीक है फिर आएंगे তো জাস্ট এখন সেই হোমস্টে থেকে আমরা উপরের দিকে যাচ্ছি সো এটা ছিল হোমস্টে তো এখান থেকে জাস্ট এখন মোমো খেলাম আর এখন বেরিয়ে যাচ্ছি তোমার সেই ওয়াটারফলসের দিকে আর এখান থেকে আহ, যারা এখানে হোমস্টে রয়েছে তারা যেহেতু বললো যেখান থেকে অলমোস্ট পনেরো মিনিটের মতো লাগবে তো পনেরো মিনিটের মতো আরও ট্রেকিং করতে হবে আসো সো গাইজ এটা অ্যাকচুয়ালি ইজি না অনেক টাফ অনেকটা টাফ পাঁচজন ছিল আরও তারা এখন নিচে আর এখান থেকে আর কিছুটা প্রচণ্ড হাঁপিয়ে গেছি শুভম তো চলো যাওয়া যাক না রেস্ট করবি তো আরো আরো কয়েকজন আছে ওদের জন্য একটু রেস্ট করি তারপরে এখান থেকে আবার বেরোবো হো আজকে ফলস দেখে যাব সো ফাইনালি ফাইনালি ফাইনালি সেই জায়গায় পৌঁছে গেছি <laughs> সেই জায়গায় পৌঁছে গেছি অনেকটা ভাই অনেকটা অনেকটা পরিশ্রমের পরে ভিউ অসম ভাই অসম ওই এই রাস্তাটা দিয়ে এটা দিয়ে না ও ফার্স্ট লুকটা দেখাই তোমাদের এই ভিতর দিয়ে ঢুকতে হবে হ্যাঁ এই দিক দিয়ে আসতে হবে হ্যাঁ Amazing, man. Oh, why shit? Shit. Bullshit. Woo! Woo! so finally shake falls se पहुंचेगी थी ह म ा h ा वो h 자와테 비가스 비바라 어. 어. This is the heaven. Oh. Oh. Oh. <sighs> This is heaven. So guys, এটা হচ্ছে সেই অ্যালিসা ওয়াটারফল আর অ্যাকচুয়ালি এখান থেকে উপরে ওঠা অনেকটা টাফ তবুও আই ক্যান ট্রাই ট্রাই করলে অসুবিধা নেই তো অ্যাকচুয়ালি হেভি রিক্সি ওঠা যাবে কি না সেটাই হচ্ছে ব্যাপার উঠে তো যাব নামার সময় এক্সপ্রেস ওয়াও ও oh. তো অনেকক্ষণ ধরে ভাবছিলাম পারবো না পারবো না বাট এখানে আসতে পারছি অনেক বড় কথা ভাই অনেক বড় কথা ও ইজ দ্য ওয়াটারফল তো আর রিক্স নিব না রিক্স নিলে হয়তো বেশিটা হয়ে যাবে ও সো এখন নিচে নামবো আর টাইম লস করা যাবে না কারণ হেভি রিক্স হেভি রিক্স এমনি দেখছো পুরো পিছলে টাইপের এখানে পা ফেলাইতে হবে সাবধানে তো নিচে যাই তো আমরা এখন জাস্ট বাড়ির দিকে বেরোচ্ছি কারণ এখানে অনেক টাইম স্পেন্ড অনেকটা সময় কাটালাম এটা ছিল সেই ওয়াটারফল এলিসা তো এই ওয়াটারফলে আসার জন্য অনেকটা পরিশ্রম করতে হয়েছে আর ইভেন অনেক রাস্তা খারাপ অনেক চড়াই তো রাস্তা দেখছো তোমরা তো ইভেন আমাদের এরকম এরকম রাস্তা দিয়ে নামতে হবে অনেক তো আই হোপ ভিডিওটা তোমাদের আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো তো চলো দেখা হচ্ছে নেক্সট